বাংলা নববর্ষ চোদ্দশো ত্রিশ বরণ উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক কেন্দ্র সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় অনুষ্ঠিত বর্ষবরণে আয়োজনে ছিল বৈশাখের গান মঙ্গল শোভাযাত্রা বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন বছরকে বরণ করতে ভোর সাড়ে ছটায় শহীদ দৌলত ময়দানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয় পরে অনুষ্ঠিত হয় বৈশাখের গান এসো হে বৈশাখ অনুষ্ঠানে নতুন বছরের শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সালে আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি আজকের এই দিনে অঙ্গীকার হোক আমরা যেন সকলে মিলে সুখী সমৃদ্ধ একটি স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে পারি এরপরে জেলা প্রশাসকের নেতৃত্বে বের করা হয় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এতে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম পদস্থ সরকারি কর্মকর্তা সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ সহ কক্সবাজারের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করেন শোভাযাত্রা শেষে বটতলায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় তো বাংলার নানা অনুষঙ্গের এই বৈশাখী মেলায় বাঙালিরা মেতে ওঠে প্রাণের উৎসবে এদিকে উপজেলা পর্যায়েও নানা অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ কর্মসূচি পালন করা হচ্ছে